হাই গুড মর্নিং আমি দীপঙ্কর পাল তো অনেকে আবদার করেছিল যে স্যার একটা আপনাকে ব্লগ দিতে হবে তো ফাইনালি আজকে আমরা পৌঁছে গেছি এটা আমার ফার্স্ট ব্লগ আর আজকে একটা জায়গায় আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এখন আমি বলবো না আর এখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছে আর তো স্নান ট্রেনান পুরো কমপ্লিট হয়ে গেছে খাওয়াটা শুধু বাকি আছে কিন্তু তার আগে আপনারা প্রত্যেকেই জানেন আমার প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় একটা করে ভিডিও আপলোড হয় তো আজকে এটা এখনও শ্যুট করতে বাকি আছে তো শ্যুট করব তারপর খাওয়া দাওয়া করবো দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এই যে শঙ্কর স্যার কার বের করছে কার বের করলে আমরা চলে যাব জাস্ট বাড়ি থেকে আমরা বেরোচ্ছি এখানে টাইগার শুয়ে আছে হ্যালো চল পিছনে চল এখান থেকে কাশ বের করতে প্রচুর প্রবলেম আমি তো বের করতেই পারি না ব্যাকে করে আনতে হয় আর ব্যাকে আমি এতটা করতে পারি না সামনের দিকে নিয়ে চলে যাই হ্যাঁ ঠিক আছে আর একটু পিছনে চলে এখান থেকে বের করলে শঙ্কর স্যারকে বের করতে হয় তারপর আমি গাড়ি চালিয়ে না হয় চালাতে পারি না নিজে বের করে হ্যাঁ চল চল নিয়ে চল পিছনে আর একটু চল সামনে চলে পুরো ক্রিটিক্যাল দুদিকে দেওয়াল আবার এদিকে ড্রেন আছে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি অফিসের দিকে যাচ্ছি ওখান থেকে সৌমেন সূর্য আর কিশোর স্যার উঠবে আমাদের সাথে দিয়ে তারপর আমরা যাব তো চলো ওদেরকে আগে আমরা রিসিভ করে নিই দিকটা মনে শুধু বৃষ্টি পড়ে সকাল থেকে এদিক সেদিক বৃষ্টি হচ্ছে হুম রগড়ার দিকে বৃষ্টি হচ্ছে তো বেস্টিটা দারুণ হয়েছে তাই না পুরো মাইন্ড ব্লোয়িং তো আমরা আজকে বেসিক্যালি যেখানে আসার ছিল ঝাড়গ্রাম আজকে আমাদের ঝাড়গ্রামে মিটিং রয়েছে তো ঝাড়গ্রামে ঢুকতেই প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছ তোমরা মানে মাইন্ড ব্লোয়িং এটাই ঝাড়গ্রামের একটা মধুর্য খুব সুন্দর আমাদের অরণ্য অরণ্য সুন্দরী বলা হয় এটাকে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর লাগছে বৃষ্টিটাই দারুণ এখানে আমাদের শঙ্কর স্যার ড্রাইভিং করছে এদিকে আমাদের সূর্য আছে আমাদের তারপর সৌমেন আছে ঈশ্বর স্যারও এসেছে আমাদের সাথে আজকে ঝাড়গ্রামে একটা স্পেশাল মিটিং রয়েছে আমাদের কারের মধ্যে রয়েছি শঙ্কর স্যার খুব সুন্দর ড্রাইভিং করে করে নিয়ে চলে গেলো বৃষ্টি হয়নি জাস্ট মেঘলাও করেছিল কিন্তু ঝাড়গ্রামে ঢুকতেই প্রচুর বৃষ্টি আমি ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা হবে ফাইনালি বৃষ্টিটা হয়েই গেল কারণ বৃষ্টিটা পড়লে খুব ভালো লাগে কি সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে যায় রোদটা ঝলমিলে করে <laughs> তো আমরা ওভারব্রিজের উপরে উঠছি আমি রেললাইনটা ওখান থেকে দেখাবে সম্ভবত তো চলো দেখে নি দেখা যাবে কি যাবে না তো কাঁচে তো জল দমে গেছে চেষ্টা করব দেখানোর দেখা যাবে না হ্যাঁ নিউ বাস স্ট্যান্ডে চলে এসো একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা ঝাড়গ্রাম ঢুকে গেলাম একদম আমাদের জুবলি মার্কেট কিশোরের জুবলি মার্কেট তো না ধুবলি মার্কেট আমরা বেরোচ্ছি এটা কি মন্দির যেন শিব মন্দির না এটা নাম ছিল না কিছু একটা মন্দিরটার নাম ঝাড়গ্রাম শিব মন্দির <laughs> ঝাড়গ্রাম ওটার নামটার নাম ছিল একদম কারণ ঝাড়গ্রাম অনেক দিনের একটা জায়গা কারণ এখানে কাটিয়েছি স্টুডেন্ট লাইফটা কিছু বছর এবং যখন বিজনেস শুরু করলাম এখান থেকে আমরা শুরু করেছিলাম কিছু ছিল আর অনেকেই ছিল কৌশিক ছিল এটা হচ্ছে আমাদের পাঁচমাথা মোড় একদম ঝাড়গ্রামের এটা প্রাণকেন্দ্র তো খুব সুন্দর জায়গাটা মানে পাঁচটা মাথা আর কি একটা স্টেশনের দিকে চলে গেছে একটা মধুবন মোড়ের দিকে গেছে একটা ওই ইয়ে তোমার কি অফিসারটা যেন আমাদের আগে মিটিং হতো কিশোর হ্যাঁ ফরেস্ট অফিস আর এটা আমার ওভারব্রিজের দিকে চলে গেছে আর ওটা আমাদের একদম লস হাসুলির দিকে চলে গেছে হচ্ছে আমাদের পাঁচমাথা মোড় এটা বাস স্ট্যান্ড কিন্তু বাস খুবই কম বাস নেই বললেই চলে আর অনেকে ভাবছে যে এটা কি এটা হচ্ছে আমাদের পারমিশন লকডাউনের জন্য আমরা বেরোচ্ছি তো তো তার জন্য পারমিশন লাগিয়ে দিয়েছি আমরা অলরেডি আগে থেকে আর স্টেট ব্যাংকের সামনে যে চায়ের দোকানটা এটা ফেভারিট খুব ভালো ভালো চামড়া খেতাম কিন্তু এখন বর্তমান তো বন্ধ রয়েছে না এখানে খাওয়া যেত হ্যাঁ স্পেশাল তেমন খুব সুন্দর প্রচুর খেয়েছি কিছু তাই না <laughs> একটা সময় আমরা যখনই মিটিং শেষ হতো মিটিংয়ের পর আমরা এখানে চলে আসতাম এসে খেতাম <laughs> ওখান থেকে তোর পরিচয় না হ্যাঁ। সূর্যর সাথে তো এটা হসপিটাল আমাদের ঝাড়গ্রাম হসপিটাল সূর্যর সাথে এখানে পরিচয় এই কোথায় গেল হসপিটালের গেটটা কোন দিকে গেল হ্যাঁ ওহো না হসপিটালের গেট পেরিয়ে চলে এসেছি আচ্ছা আচ্ছা ট্রাফিক লেগে আছে অলরেডি এরপর আমরা ক্রস করছি আরবিএম স্কুল এটা মেয়েদের গার্লস স্কুল স্পেশালি একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি দেখতে কারণ কাঁচ কাঁচে জল জমে গেছে এখান থেকে গেটটা দেখা যাবে বাহ অনেক সুন্দর করেছে তো গেটটা পরিবর্তন করে দিয়েছে আর এখানে আমাদের ঝাড়গ্রামে একটা নতুন শপিং মল হয়েছে হয়ে গেল দেড় দু বছর তিন বছরের কাছে কাছে বিশাল এটা ফার্স্ট আমাদের শপিং মল খুব সুন্দর করেছে কারণ আমি যখন ঝাড়গ্রামে থাকতাম তখন ছিল না এটা জাস্ট নতুন করেছে এরপর আমরা পৌঁছে গেলাম কলেজ মোড়ের এখানটাই কলেজ মোড় থেকে কোথায় রাইটে নিয়ে নেবো তো ওদেরকে কি স্কুলটার নাম কি জানো কে কে তাই তো কে কে স্কুল ওদিকে কে গেল এটা যাচ্ছে অ্যাকচুয়ালি কলেজ আর বাস স্ট্যান্ডের দিকে নিউ বাস স্ট্যান্ড যেটা আর কি ওই দিকে রোডটা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় পুরো জল জমে গেছে এরপর যেটা আমরা ক্রস করব এটা হচ্ছে মধুবন মোড় এখানে ফুচকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশাল না এখানটাই এখানে বসা বসে ইয়ে ওটা তো বংশীর মোড় বংশীর কাকা একদম ঘুগনিতে বিখ্যাত এখানে বসতো না কিশোর কিন্তু এখন বসে এখানে ফুচকা হ্যাঁ দারুণ মাইন্ড ব্লোয়িং দারুণ ফুচকা করে এখানে রেস্টুরেন্টও নতুন হয়েছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানটাই লেফট সাইডে সামনে পড়ে বংশী মোড় ওইখানে বংশীর মানে ঘুগনি পুরো বিখ্যাত আমাদের আমরা যখন থাকতাম ওখানে প্রচুর ঘুগনি খেতাম কিন্তু আমরা চলে যাবো হোয়াইট হাউস লজের দিকে আছি ওখানে আমাদের মিটিংটা রয়েছে ছোট্ট একটা মিটিং আছে আজকে বেশি বড় না কারণ করোনার জন্য তো আমরা বেশি এ করছি না কোভিড পরিস্থিতি মেনটেন করেই আমাদেরকে করতে হচ্ছে এখানে হচ্ছে bus stand new bus stand এখান থেকে দেখা যাবে সম্ভবত হোয়াইট হাউসের কাছেই এদিকটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড ফাইনালি পৌঁছে গেছি এখানে সবাই এবার আমরা নেমে যাব নেমে গিয়ে আমরা গাড়িটা পার্কিং করে নেবো আমরা মোটামুটি ফাইনালি পৌঁছে গেছি তো আমরা এবার নেমে যাব এবং নেমে পার্কিং করে আমরা মিটিং শুরু করব মিটিং এর পরে আমাদের তো ফাইনালি আমাদের মিটিং কমপ্লিটেড হয়ে গেছে এবং পুরো রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই পিছনে আছে আমাদের Kishore sir Soumen Surya Shankar sir driving করছে জাস্ট আমরা ঝাড়গ্রাম থেকে বেরোচ্ছি আর কি বা এখানেও আমাদের অ্যাসোসিয়েট রয়েছেন আদিম স্যার ঝাড়গ্রাম থেকে জানতাম না নতুন জানলাম এখন মোটামুটি বাজে ছটা একচল্লিশ বেজে গেছে পুরো রাস্তা যেতে হবে বলুন হ্যাঁ তো সকালবেলা যখন এসেছিলাম দিনের বেলা তো এখন রাত হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে এখন দেখতে পুরো লাইটিংয়ে ভর্তি হয়ে গেছে ঝাড়গ্রামটা অনেকদিন পর রাত্রে আমরা আসছি কলেজ মোড় থেকে আমরা বেরিয়ে যাবো ওখানে কিন্তু চিকেন ড্রাই ফ্রাই আছে হ্যাঁ কোথায় ওইখানটাই যাবো চিকেন ড্রাই ফ্রাই খাবে হ্যাঁ চল ওইখানে চল বের করে চল খুব সুন্দর স্পেশাল তবে আছে এখন আছে না নেই বলতে পারছি হ্যাঁ আছে না না বন্ধ আছে আছে আছে যাওয়া যাবে এই তো সিগন্যাল দিয়ে দিয়েছে চিকেন ড্রাই ফ্রাই কি বিক্রি করছে এই তো এইটা আছে এইটা এইটা হ্যাঁ রাখছে রাখছে চলো কটা আমরা আছি দশটা দেবে না দশটা তো আমরা মোটামুটি ধেড়ুয়া পেরিয়ে এসেছি এখন সোমেনকে নামিয়ে দিয়েছি ওর বাবা এসেছিলো বাড়ি গেল বাকি আমরা চারজন রয়েছি আর এখান থেকে চা খাবো চলো চলো তো মোটামুটি সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার এখান থেকে একটু চা খাবো আবার মেদিনীপুর যাবো তো চলো চা খেয়ে নিই দেখি যে চা পাওয়া যায় তো জানি না এখানে আদৌ চা পাওয়া যাবে না নেই এখানে একটা দোকান আছে মোটামুটি পুরো জঙ্গলের মধ্যে তো শঙ্কসের অলরেডি চলে গেছে কিছু ভাজাভুজিও আছে সিঙ্গারা ভাজা পেয়েছে আর কি চা হবে দাদা হ্যাঁ এখান থেকে চা হবে সিঙ্গারা গরম আছে গরম গরম হচ্ছে খাবো ভাই চারটা তুই খাবি না নিয়ে আসবি তো গরম গরম সিঙ্গাড়া দারুণ লাগে খেতে একটা করে সবাই নিয়ে নিয়েছি তো শঙ্কর স্যার নেয়নি কিশোর স্যার নিয়ে নিয়েছে তো আমাদের কাছে চা চলে এসেছে এবার চা খেয়ে নেব এটা হচ্ছে চায়ের পার্টি আর সূর্য স্যার ওইদিকে আছে দেখা যাবে না ও কারোর সাথে কথা বলছে তো জঙ্গলের মধ্যেও খুব ভালো মিষ্টির দোকান এখানে দুটো রয়েছে মা গোবিন্দ খুব সুইট হ্যাঁ কি নন্দিনী এটার নাম কি তো যারা এই লাইনে আসবে এখান থেকে ভিজিট করতে পারো যারা ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর লাইনে হবে এর প্রপার জায়গাটা হচ্ছে লোহা টিকরি লোহা টিকরিতে পড়ে নিউ মা কোকোনন্দি সুইটস খুব সুন্দর চায়ের কোয়ালিটিও খুব সুন্দর আমরা খেলাম খুব ভালো এখানে দেখে নাও যে ছেলেটা পরে আছে মাথার একটা পলিথিন ঢুকিয়ে দিয়েছে ওই বাচ্চাটাকে বলছে গুলিতে মেরে দেবে তো ফাইনালি আমরা মেদিনীপুর পৌঁছে গেছি ওভারব্রিজে আমরা উঠছি দেখতে পাচ্ছ তোমরা অনেকটা লেট হয়ে গেছে এখন বেজে গেছে আটটা ষোলো নটা পর্যন্ত আমাদের টাইম আছে খুব স্পিডে এসেছি কারণ নটার পর আমরা এন্ট্রি নিতে পারবো না বা খুব সুন্দর লাগছে রাত্রেবেলা অনেক দিন পর প্রায় তিন থেকে চার মাস পর এরকম রাত্রেবেলা বেরিয়েছি কারণ করোনা হওয়ার জন্য একদম বেড়ানোই হয়নি খুব সুন্দর লাইটিং করেছে সুন্দর লাগছে বাস কিশোর সেরার সূর্যকে নামিয়ে দেবো তারপর বাড়ি চলে যাব অনেকটা রাত রাত হয়ে গেছে আজকে দারুণ ওয়ান্ডারফুল লাগছে কত বড় শেষ হয়ে গেছে তো মোটামুটি আমরা মেদিনীপুর পৌঁছে গেছি তো আপাতত এত দূর তো ফার্স্ট ব্লগ আমরা এখানে ক্লোজ করলাম আমরা ঝাড়গ্রাম গেছিলাম খুব এনজয় করলাম আজকে মিটিং ছিল ওখানে তো মেদিনীপুরে ঢুকে গেছি এখন কারেই রয়েছি আমরা বাড়ি ঢুকে যাবো ওদেরকে ছেড়ে তো আবার দেখা হবে নতুন কোনো দিন যদি সুযোগ হয় কোথাও যাই তাহলে অবশ্যই ব্লগ করব ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটাই বাবাই